হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো দেখুন যে আমার এই ভিডিওটা কিন্তু খুব ভালো রিস পাচ্ছে এবং খুব ভালো করতেছে বাট এটার যে কাহিনী সেটা দেখেন এখানে দেখুন যে এটি এই ভিডিওতে লিমিটেড চলে আসছে অ্যাড সুইটেবিলিটি তো এখানে বলতেছে যে আমি যে রেভিনিউ আছে এটা কম পাবো অথবা এখানে কোনো রেভিনিউ পাবো না তো এই ভিডিওটা থেকে আমি কোনো ইনকামই হবে না বলতেছে তো এটাতে আমরা এখন রিকোয়েস্ট পাঠাবো কিভাবে পাঠাবো সেটাই দেখো যে এখানে আমি প্রথমে অ্যাড সুইটেবিলির উপরে সাবমিটে গেলাম এরপর দেখো যে রিকোয়েস্ট হিউম্যান রিভিউ এরপরে আই হ্যাভ ডিউ তো এটাতে ঠিক চিহ্ন দিয়ে রিকোয়েস্ট সাবমিটে ক্লিক করে দিলাম দেখো এখানে আবার বলছে যে রিকোয়েস্ট সাবমিটেড তো বন্ধুরা এইভাবে আমরা রিকোয়েস্টটা সাবমিট করে দিলাম তো এখন রিকোয়েস্ট কিন্তু দেখো আজকের তারিখ এবং ডেটটা সময়টা দেখে রাখো যে কতক্ষণ পর আমাদের এই সমস্যার সমাধান হয় কি সমাধান হয় না তো এখন আমরা দেখো যে কয়েকদিন পর আবার আসছি এখন আজকে আমরা দেখবো যে আমরা যে সমস্যাটা সমাধান করতে দিয়েছিলাম ওইটা হয়েছে কিনা তো এখানে ডেটটা দেখে নাও তো আমরা চলে গেলাম দেখো যে এই ভিডিওটা খুঁজতেছে এই যে এই ভিডিওটা দেখো যে মনিটাইজেশন অন এবং রিস্ট্রিকশনে দেখো যে কোনো কিছুই নেই তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে এখানে হিউম্যান রিভিউ হওয়ার পর এটাতে কোনো সমস্যা ছিল না আর তারিখটাও দেখে নিতে পারো মাত্র কয়দিন ব্যবহার লাগ কয়দিন লাগছে দেখে নিতে পারো তো এখন কিন্তু আমার এই ভিডিও থেকে ইনকাম হবে কোনো সমস্যা নেই দেখো যে আমার এখানে অলরেডি ইনকাম হয়েও গেছে zero point zero zero one cent তো তোমরা এইভাবেই তোমাদের যদি কোনো সমস্যা আছে লিমিটেডের তাহলে এইভাবে রিকোয়েস্ট হিউম্যান মনিটাইজ দেখো যে মনিটাইজেশন অন তো হিউম্যান মনিটাইজ অন মানে রিকোয়েস্ট করলে তোমার এটা সমস্যার সমাধান হয়ে যাবে তো তোমাদের সামনে আমি লাইভ প্রুফ আমার সমস্যার সমাধান করে দেখালাম তো বন্ধুরা এই ছিল ভিডিও